হ্যাঁ <laughs> শুরু কর শুরু কর হ্যালো আচার ভেতর আছি কফি কান্দে আসে না besar di korupsi Wakil sebelumnya kita We hati Sedar Sedar সাথে নইলে কি পাবি রে এমন ব্যবহার কপালের বে নইলে কি fuck he can.